এটা আসার কারণ শুধু বাংলাদেশ স্বাধীন হয়েছে যার কারণ আমরা এটা পেয়েছি তো আমি বিজয় দিবস উপলক্ষে একটা গান করব ঠিক আছে ঠিক আছে ওকে এরপরে যদি কারোর রিকোয়েস্টের গান থাকে অবশ্যই জানাবেন আমার জানা থাকলে গাওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ ভালো তো যেহেতু দলীয় প্রোগ্রাম একটু সবাই মিলে মজা করবো ঠিক আছে ষোলোই ডিসেম্বরে আরে ষোলোই স্বাধীনতা বিজয় হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার অবদানে হয় ষোলোই ডিসেম্বরে ষোলো সারার ঝুড়ি